না জন্ম গেল ভুলে ভুলে কইরা প্রীতি প্রেমের হাটে মনে হারাইলাম না জেনে ক্ষতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি আমার জন্ম গেল ভুলে ভুলে প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি প্রেমের হাতে মনহারাইলাম না জেনে ক্ষতি তোরে কামাত আমি তেমন আর কত কাল পূর্বি আমার হইয়া কামারি হইয়া কামারি লোহা যেমন তোর হইয়া কামারি তু হইয়া কামারি আমার জীবনটা রে নষ্ট জীবনটারে নষ্ট করলাম হইব না ক্ষতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে গতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে গতি মাটি কাদা তোরে তোমার বানায় ঘটি রে ভালো বৈষয় আমার জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি শুকনো মাটি কাদা তাই সয়মা জীবন হইল মাটি আমা জীবন হইল মাটি আমা জীবন খাতাই শূন্য পেলাম খাতাই শূন্য প্রেমের হাতে মন হারাইলাম না জেনে কবি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে গতি জনম গেল ভুলে ভুলে রামের হাতে রাম না জেনে গতি প্রেমের হাতে মন হারা